হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা নিয়ে আসলাম টিকটকারের ভিডিও মানে বলতে চেয়েছি টিকটকাররা ভিডিও করতে গেলে অনেক হেস্তনেস্ত হয় সেসব ভিডিও মেয়ে দেখলে সবাই একটু স্টাইল মেরেই থাকে এই ভাইটা সেরকম মেয়ে মানুষ দেখে স্টাইল মারতে যে পড়ে গেল আর অপমান হয়ে গেল আমাদের এই বোনটা অনেক খুশিতে রাস্তার মাঝখান দিয়ে দৌড়তে দৌড়তে ভুলেই যায় সে হোঁচট খেয়ে পড়ে যায় রাস্তার মাঝখানে আর সে খুব অপমানিত হয় রাস্তার মানুষদের দেখে মেয়ে মানুষ দেখে সে ক্রাশ খেয়ে যায় সামনে না তাকায় মেয়ে মানুষ মুখে তাকাইতে তাকাইতে ড্রেনের ভিতরে পড়ে যায় আর কি অপমান হয়ে যায় রাস্তার মানুষও সব তাকাই থাকে বল মারার সাথে সাথে পিলারে বলটা মেরে দেয় আর সেই ভাইটি খুশিতে রোনাল্ডোর মতন জাম্প করতে থাকে কিন্তু দুর্ভাষিত পড়ে যায় রোনাল্ডোর মতন লাভ মারতে পারে না এই ভাই তো শীতে লাভার পরে মেয়েদের মুখে তাকায় আর তাকানোর পরে সামনে রশিতে বেঁধে পড়ে যায় আর মেয়েদের সামনে খুব অবনতি হতে হয় সাইকেল সবাই চালাইছি কেউ কম চালাইছি কেউ বেশি চালাইছি কিন্তু কিছু ভাই বিরাদার আছে স্টাইল মেরে মেয়েদের সামনে গাড়ি চালাতে যেয়ে এরম ভাই পড়ে যায় আমাদের এই আপুটা নাচতে নাচতে বসে যায় এখন তো সবারই প্রশ্ন আসতে পারে কেন সে বসে রয়েছে কিন্তু সে পা মুসকে যায় পা মুসকে যাওয়ার পরে অডিয়েন্স যেন জানতে না পারে এই জন্য সে বসে পড়ে ফুটবল খেলা তো আমরা সবাই খেলেছি কিন্তু কে ভাইটার মতন কে বল মারতে যে কে কে পড়ে গিয়েছে এরমভাবে অবশ্যই কমেন্ট করে বলতে বলবেন না এই ভাইটা সেভেন আপের বাতর মারতে গিয়েছিল কিন্তু মারতে যেয়ে নিজেও ভুলবশত পড়ে গিয়েছে অনেকে এইসব টিকটাক করতে যে হাত পা ভেঙে যায় এসব টিকটাক করা না করাই ভালো এই ভাইটা ঢিল ছুটি যে নিজেই পানির ভিতরে পড়ে গেছে ভালো যে সে সাঁতার কাটতে জানতো বেঁচে গিয়েছে এই জন্য হ্যালো বন্ধুরা ভিডিও হচ্ছে এই পর্যন্ত ভালো লাগলে লাইক দিতে পারেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন ধন্যবাদ